পাক রাবুল আলমিন আমাদেরকে যে মাস দান করেছেন এই মাসের নাম হল শাহবান মাস আজকে হল শাহবান মাসের চোদ্দ তারিখ চোদ্দ তারিখের দিয়ে যে রাত আসবে সেই রাত হল बड़ा काम आगे से जो है आपके বেশি পড়তে গিয়ে ফজিলত নষ্ট হয়ে গেল আর কেউ এই রাতকে পুরোপুরি অস্বীকার করে দেবে বলে আমি সন্ধ্যা করা কোনো কিছু নেই সন্ধ্যা করাতে ফজিলত সম্পর্কে এখন প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই রাত সম্পর্কে প্রচলন আছে ইরানের প্রতিরোধ অস্বীকার করে তারা ওই সমস্ত জয়ী সনদ সনদের যে হাদিসগুলো আছে এই হাদিসকে আমাদের সামনে পেশ করে আমরা এই দেবো এই হাদিস বলি সুতরাং এই রাজ্যের প্রতিরোধ সম্পর্কে কিছু নেই এটাকে ছেড়ে দেব তা আমরা সাধারণত বুঝি নেই মনে করি আর যেহেতু হাদিস তার উপর করলাম না বুঝতে হবে যে মহাদিসে আমাদের পরিভাষায় এই হাদিসের মান এই হাদিসের উপর আমল করবো নাকি করবো এই হাদিসের হাদিসের উপর আমল সারাবো হাদিস সারাবো এটা মহাদিসে এরা উসুল উসুলের উসুলই আমাদের বুঝতে হবে মহাদিসে গ্রামের উসুল হলো যদি কোনো হাদিসের সহ দুর্বল হয় যেটাকে আমরা হিসাবে আমরা হাদিস জয়ীফ সহি হাদিসের উপর আমল করতে হবে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না সাধারণভাবে আমাদেরকে বলা হয় সমাজে কিছু মানুষ আছে আমাদেরকে বুঝায় না অনেক সহি হাদিস আছে যেগুলোর উপর আমল করা যাবে না অনেক সহি হাদিস আছে যেগুলোর উপর আমল করা হাদিস শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দেখেন না কোনো হাদিস শুধুমাত্র নবীর জন্য খাস তাহলে তিনি বলবেন সিদ্ধান্ত নেবেন এই হাদিস শুধুমাত্র নবীর জন্য খাস এটা উন্মতের জন্য সহি হওয়ার পরেও কোনো হাদিসের উপর আমল করা যাবে কোনো হাদিসের উপর আমল করা যাবে না সহি হাদিস হওয়ার পরে আর এখন আসলে জয়ী হাদিস জয়ী হাদিস সম্পর্কে মহাদিস কেরামে রসুল হলো যদি কোনো হাদিস জয়ী হয় আর এই জয়ী হাদিস হাদিস জয়ী মানে হাদিসের সনদ শহীদ হাদিসের সনদ যদি শহীদ হয় তাহলে মহাদিসে কেরামের উচিত হলো যে এই হাদিসের উপর আমল করা যাবে কখন যদি হাদিসটা প্রতিরোধ সম্পর্কে হয় প্রতিরোধ সম্পর্কে যদি কোনো হাদিস আসে আর হাদিসের সনদ বাঁচাই রেখে হলো আমলের মধ্যে আগ্রহ সৃষ্টি করা যে এই আমল করলে অনেক ফায়দা হবে ফায়দায় মানে কি ফায়দা এই আমল করলে অনেক লাভ হবে দুনিয়া এবং আহারাতে অনেক সব পাওয়া এই আমল যদি আমরা করি তাহলে এই এই লাভ হবে এই এই ফায়দা হবে এত বেশি সব হবে হলো ফজিলত ফায়দায় ফায়দায় সম্পর্কে যদি কোনো হাদিস আসে আর হাদিসের সনদটা যদি জয়ী হয় জমি হওয়ার পরে কি করা যায় আপন করা যায় কোন ক্ষেত্রে যদি ফজিলতের ক্ষেত্রে আদেশ পালন না কিন্তু মাসাইল মাসাইলের ক্ষেত্রে আবার এই জয়ীফ হাদিস সনদ যদি জয়ীফ হয় কোনো হাদিসে তাহলে এই জয়ীফ সনদের হাদিস মাসাইলের ক্ষেত্রে গ্রহণ হবে গ্রহণযোগ্য হবে তাহলে মাসাইল আর মাসাইল দুই জিনিস সুস্থ হবে গেল একটা পরিভাষা আরেকটি পরিভাষা মনে করুন এখানে কয়টা আছে দুই হাতে দশ এখন এক তর্তে এটা এই তর্তে একটা তর্তে দুর্বল কিন্তু এক মুষ্টিচ্যুত হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে পাঁচটা যদি একসাথে হয়ে যায় তাহলে মধ্যে একটা শক্তি আসে আমরা ছোটবেলায় একটা গল্প করেছিলাম পাঠ্যবইয়ের মধ্যে একতাই বল গল্পের দশটা কি করো দশটা কাটি নিয়ে আসো দশটা কাটি বা লাঠি ছোট ছোট গাছের ডাল নিয়ে আসো দশটা দশটা আছে তো বাবা বলতেছেন ছেলেদেরকে কাজ করো প্রত্যেকে প্রত্যেকের লাঠি ভেঙে দেবে তারা ভেঙে গেছে এক একজন রাতে একটা ছিল সাথে সাথে ভেঙে গেছে তারপর বললেন আরো দশটা নিয়ে আসো আরো দশটা নিয়ে আসলে ছেলেরা দশজন ছেলে বললেন এমন করা হয়েছে বললেন এখন প্রত্যেকের হাতে দিলেন বলেন এখন তোমরা প্রত্যেকে এটাকে বানার চেষ্টা করো এখন আর কেউ মানতে পারে না বাবা উদাহরণ দিয়ে ছেলেদেরকে বোঝাতে চাচ্ছেন যাই যে দেখো তোমরা যদি দশ পাই তোমরা দশ পাই যদি আলাদা আলাদা থাকো তাহলে তোমাদের শত্রু তোমাদের দুশ্মনরা তোমাদেরকে ধ্বংস করে দেবে আর তোমরা দশজন যদি একসাথে থাকো এক হয়ে থাকো তাহলে কেউ তোমাদেরকে কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না বুঝাতে চাইছে যে দশজন দশটা যখন মিলে গেল একসাথে এর মধ্যে একটা শক্তি চলে আসে ঠিক তেমনিভাবে তোমরা দশ মিনিট যদি একসাথে মিলেমিশে থাকো তাহলে তোমাদের মধ্যে একটা শক্তি থাকে আর তোমরা আলাদা থাকবে তাহলে প্রত্যেকে তোমার আপনার যে দশটা হাদিসের ফলত আলাদা আলাদাভাবে বিচার করলে দুর্বল কিন্তু একসাথে বিচার করলে এই দশটা হাদিস কি হয়ে যাবে মজবুত হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে তখন আর এই হাদিসের সনদগুলো আর কি থাকবে না দুর্বল থাকবে না জয়ীব থাকবে না জয়ীব হাদিস যদি কয়েকটা হয়ে যায় তাহলে এর মধ্যে একটা শক্তি পয়দা হয়ে যাবে তাহলে জয়ীব হাদিস কি হয়ে যায় কখন শক্তিশালী হয়ে যায় মজবুত হয়ে যায় যখন একই ধরনের হাদিস যদি কয়েকটা হয়ে যায় কর্মটা যদি কয়েকটা হয়ে যায় তো আমরা একটা বলতেছে দশজন এই রাতের প্রতিরোধ সম্পর্কে আদেশ বর্ণনা করেছে এখন যদি এর মধ্যে দেখে যদি কয়েকটা জৈব হয় তাহলে দশটায় একসাথে মিলিয়ে মিলতে হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে অর্থাৎ এই রাতের প্রতিরোধ প্রমাণিত এটা শক্তিশালী দলিল আছে সাহাবা একরামরা সাহাবা একরামের যুগেও এই রাতে বিশেষভাবে নিজেরও বিশেষভাবে আপনি এই রাতে সাহাবা তামিমদেরও আমল ছিল তাদের তামিমদের আমল ছিল প্রত্যেক শতাব্দী প্রত্যেক শতাব্দী উলামায় আমরা কিতাবের মধ্যে এই এই রাতে শাবান মাসে চোদ্দ তারিখ পর্যন্ত যে রাত আসবে দিয়ে যে রাত আসবে এই রাতের প্রতিটা সম্পর্কে প্রত্যেক শতাব্দী উলামায় আমরা কিতাবের মধ্যে লিখে গেছি ধারাবাহিকভাবে সর্বদ আছে একদম আমাদের পর্যন্ত প্রত্যেক শতাব্দীতে আমল ছিল এই রাতের ফজিলত সম্পর্কে কি আছে লিখিত আছে ওলামায়ে কেরাম তাহলে আমরা বুঝতে পারলাম যে সবে বরাত নামের যে রাত আমাদের সমাজে পরিচিত লাইলা চল্লিশ কিং শাহবাজ যে রাতকে আরিসের পাশে বলা হয় এই রাত এই রাতে কি আছে আলাদা ফজিলত আছে এবং এই রাত সহি হাদিস দ্বারা প্রমাণিত ফজিলত সম্পর্কে এই হাদিসের এই রাতের ফজিলত সম্পর্কে হয়তো সহি হাদিস দ্বারা প্রমাণিত অন্যান্য দুর্বল এবং দুর্বল আবিষ্কার আমাদেরকে আমাদের সামনে পেশ করা হয় আর কথা প্রতিরোধ করা যাবে না এরকমভাবে আমাদেরকে বোঝানো বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে এই বিষয়টা প্রথম বিষয় পরিষ্কার হয়েছে ইনশাআল্লাহ যে এই রাতে প্রতিরোধ সম্পর্কে কি আছে সহি আছে দুর্বল হাদিসও আছে এবং এই রাতে প্রতিরোধ প্রমাণিত এবং এরপর আমল করা যাবে বিশেষ প্রতিরোধ আছে আমরা বেশি বেশি করি তাহলে আমাদের আলাদা হবে এটা প্রথম আলোচনা আগে বলছি সব অর্থ রাগ হলো আর বারাত অর্থ হলো মুক্তি এক অর্থ আমাদের এই উপমহাদেশে আগে ফার্সি ভাষার বেশি প্রচলন ছিল আমাদের উপমহাদেশে ছিল এখন বর্তমানে যেরকম আমি ইংলিশের প্রভাব বেশি ইংরেজি ভাষার প্রভাব আমাদের দেশে বেশি আগে ফার্সি ভাষার বেশি প্রভাব ছিল এই জন্য শরীয়তের অনেক শব্দের মধ্যে আরবি শব্দের মধ্যে ফার্সি শব্দ যেমন সবে বরা আরেকটু উদাহরণ নেই নামাজ আপনার নামাজ পড়তেন সবাই বুঝি কি জিনিস কিন্তু নামাজ এটা পারছে শব্দ কোরআনের মধ্যে নামাজ শব্দ পাবেন না হাদিসের মধ্যে নামাজ সম্ভব পাবেন না যখন যদি কেউ বলে নামাজ তো কোরআনেও নাই হাদিসে নাই হাদিসেও নাই যখন আমরা নামাজ পড়ব নামাজ খুশিতে তো নামাজ শব্দ তো পাবেন না নামাজ শব্দ খুশিতে তো কোরআনেও পাবেন না তারপরে আসে রোজা আমরা তো রোজা বলি রোজাও তো একটা বাড়ছে শব্দ কোরআনেও পাবেন না হাদিসেও পাবেন না এরপরে আসেন আমরা শব্দ ব্যবহার করি ইংরেজি শব্দ চেয়ার চেয়ার শব্দ ব্যবহার করলাম চেয়ারটা নিয়ে আসেন বাংলাতে কেউ যদি বলে কেনারা নিয়ে শব্দ বুঝবেন আপনারা চেয়ারের বাংলা হলো কেনারা আর ইংরেজি হলো চেয়ার চেয়ারের বাংলা হলো কেনারা আর ইংরেজি হলো কি চেয়ার এখন আপনি যদি কাউকে বাংলাতে বলেন কেনারাটা নিয়ে আসেন কেউ বুঝবে যদি বলেন ইংরেজিতে যদি বলেন চেয়ারটা আচ্ছা, খেয়ে আসো তাহলে সবাই এরকম কোনো শব্দ সংগীতর পরিভাষায় যদি কোনো একটা শব্দ সমাজের মধ্যে এমনভাবে প্রসিদ্ধি লাভ করে যে শব্দ দ্বারা আমরা শুধু ওইটাই বুঝি নামাজ বলতে আমরা শুধু নামাজই বুঝি সদাকে বুঝি অন্য কিছু বুঝি না রোজা বলতে আমরা সিয়াম বুঝি রমজান মাসে রোজাই বুঝি অন্য কিছু বুঝি না সবে বরাত বলতে কোনো বলিস আমাদের রাত্রেই বুঝি তাহলে এটাকে প্রধান বলে অনেকে বলেন আরে সর্বরাত তো কোরআনেও নাই হাদিসও নাই এটা তো বেদা তাহলে নামাজ তো কোরআনে নাই হাদিসও নাই তাহলে নামাজও বেদাত রোজাও বেদাত চেয়ারও বেদাত টেবিলও বেদাত যাই হোক তখন আমরা বুঝলাম যে সবে বরাত নামে মানে যে আমাদের সমাজে যে রাতের নাম প্রচলিত আছে প্রসিদ্ধ আছে এই রাতের প্রচলন সম্পর্কে হাদিসের মধ্যে কি আছে বর্ণনা আছে কেন এই করা বা মুক্তির বলা হয় কারণ আল্লাহ কাকুর এই রাত করাতের রাত মাহলুকের দিকে বিশেষ বিশেষ রহমতের দৃষ্টিতে এবং কয়েক শ্রেণীর ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষকে মাফ করে দেয় পারাত শব্দের এমর্ত মাফ পারাত শব্দের এমর্ত হলো মাফ যেহেতু এই রাত্রে আল্লাহ কাকুর আলমী বিপুল সংখ্যক মানুষকে মাফ করে দেয় এই জন্য এই রাতকে সবে বরাত বলা হয় অর্থাৎ প্রমাণ রাত পরিমাণ মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দেন অনুকাল বলতে হাদিস থেকে রাখা বলে যে আরব বিভিন্ন পুত্র বকরির কি করতো এর মধ্যে থেকে বলবো কাল এর পক্ষে পাল ছিল বেশি বেশি পক্ষে ছিল এই জন্য বেশি বোঝানোর জন্য উদাহরণ দিলেন যে আল্লাহ রাবুল আলম এই রাত্রে বলবো কাল পুত্রের যে পরিমাণ বকরি আছে এই বকরির শরীরে যত পশম আছে এই পশম পরিমাণ মানুষকে আল্লাহ রাবুল আলম মাফ করে তাহলে মাফ তেমন বিপুল সংখ্যক মানুষ দ্বিতীয় ক্রিয়া হলো বিপুল সংখ্যক মানুষ মাফির আরেক অর্থ হলো মুক্তি পাওয়া জাহান্ন থেকে মুক্তি পাওয়া তো বারাত শব্দের আরেক অর্থ হলো মুক্তি পাওয়া যেহেতু এই রাত বিপুল সংখ্যক মানুষকে আল্লাহ রাহুল আলম মাফ করে দেয় বিপুল সংখ্যক মানুষ এই রাত জাহান নাম থেকে মুক্তি পেয়ে যায় তাহলে এই জন্য এই রাতকে বলা হয় সবে বারাত মুক্তির রাত মুক্তির রাত বা মাফির রাত কমার রাত এই অর্থে আমরা সমাজে বরাত এই অর্থে আমাদের সমাজে সবে বরাত হিসাবে এই রাতকে আমরা চিনি সবাই অনেকে আমরা এই রাতকে বাক্য রজনী বলি বাক্য এরও এই বাক্য রজনীরও অর্থ হাদিসের মধ্যে আছে বাইক রজনী কেন বলি এই রাতকে এটাও হাদিসের মধ্যে আছে পাশাপাশি আরেকটা কথা আমরা বলেন আমি বলে ফেলি আমরা অনেক সময় বলি হাদিস শরীফ কোরআন শরীফ বোকারি শরীফ মুসলিম শরীফ তো কিছু বাইরে এগারো চুলকান যারা শরীফ বলবে শরীফ শব্দ তো বলা যাবে না কেন বলা যাবে না এটা তো স্পার্সি শব্দ কোরআনের মধ্যে আসছে কোরআন মজিদ কোরআন মজিদ বলো কোরআনে আসছে কোরআনে কারিম কোরআনে কারিম বলো কোরআন শরীফ যেরকম কোরআনের তারিখ যেরকমভাবে বলা যায় কোরআন মজিদ যেরকমভাবে বলা যায় ঠিক তেমনিভাবে কোরআন শরীফও বলা যায় কারণ আমরা যেরকম সলাপকে নামাজ পড়ি সিয়ামকে রোজা করি সবে বরাত দায়রা করি সিমি চামালকে সবে বরাত করি ঠিক তেমনিভাবে কোরআন শরীফও বলা যায় হাদিস শরীফও বলা যায় মুসলিম শরীফও বলা যায় বুখারি শরীফও বলা যায় কোনো অসুবিধা নেই কিন্তু তারা মনে করে এটা তো বিষয় এখানে অসুবিধা আছে তারা মনে করে হ্যাঁ ভালো কোরআন মাজিদকে কোরআন মাজিদ বলা কোরআনের শব্দ কোরআনের মধ্যে কোরআন কোরআন কোরআনকে কোরআন মাজিদ বলা হয়েছে কোরআনে কারিম বলা হয়েছে এরকম ভাবে কোরআনে কারিম বলা হয়েছে কোরআন মাজিদ বলা হয়েছে কেউ যদি কোরআন শরীফ বলে কোনো অসুবিধা নেই কোনো গুণা হবে না কেউ যদি হাজির শরীফ বলে কোনো গুণা হবে না কারণ শরীফ শব্দে এখানে বোঝানো হচ্ছে সম্মানিত মহিমান্বিত সম্মানিত কোরআন সম্মানিত হাদিস সম্মানিত খালি সম্মানিত মুসলিম এটাই মিলানো হচ্ছে সুতরাং কোনো গুণা হবে না কোনো অসুবিধা নেই এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফি হাদিহি লাইলা এই রাত ইয়ানি শাবান শাবান মাসের মধ্যরা অর্থাৎ পনেরোই সাবানের রাত মানে আজকে হলো চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আজকে দিন নিয়ে যে রাত আসবে সামনে আমাদের আজকে যে রাত আসবে এটা হলো পনেরোই সাবানের রাত পনেরোই সাবানের রাত এই রাত يعني ليلة نصف شعبان أي متبع كل مولود بني آدم في هذه আগামী এক বছর আগামী সতেরোতে রাত পর্যন্ত এক বছর কোন কোন মানুষ দুনিয়াতে জন্ম নিতে তা লেখা হয়ে গেল আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে আগামী এক বছরে মানুষের এক ধরনের বাইক লেখা হয় আল্লাহ তালার পক্ষ থেকে কোন মানুষ দুনিয়াতে আসবে কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে এটা একটা বাইক লেখা হয় এই জন্য এই রাতকে আমরা অনেকে বলে থাকি বাইক রজনী এই রাত লেখা হয় মানুষের মৃত্যু জন্ম এবং মৃত্যুর আলোচনা জন্ম এবং মৃত্যুর বিবরণ কি করা হয় আগামী এক বছরের জন্ম এবং মৃত্যুর বিবরণ লেখা হয় এই জন্য এই রাতকে আমরা অনেকে বলে থাকি বাক্য রজনী সুতরাং বাক্য রজনী যদি কেউ বলে এই রাতকে কোনো অসুবিধা হবে না وفيها ترفع أعمالهم وفيها تنصب رزاقهم এবং এই রাত বনু আদমের আদম সন্তানের আমল নামা উপরের দিকে উঠে অর্থাৎ আল্লাহ পাক রাবুল আলমের কাছে পেশ করা হয় বিশেষভাবে এই রাতের ফজিলত এমন ফজিলত যে কিসের জন্য ফজিলত হলো যে বিশেষভাবে আমল নামা আল্লাহ পাক রাবুল আলমের দরবারে পেশ করা হয় অফিহা তুজাল ওয়ারদাহ এবং বিশেষভাবে আল্লাহ পাক রাবুল আলমের পক্ষ থেকে এই রাত্রে মানুষের জন্য রিজিক নাজিল করা হয় তাহলে এসব কিছু মিলিয়ে এই রাতকে কি বলা হয় সাহিত্য রচনা সবে বরাতও বলা যাবে বাইক বলা যাবে বলা যাবে বলা যাবে বলা যাবে যে যেটা যে যেটা বলি কোনো অসুবিধা নাই এবং এই এই আমরা আমরা অনেকে মনে করি যেহেতু সর্বপরাধ আসছে সেহেতু বিশেষভাবে একটা আনন্দ মনে করি আমরা যে আজকে সতর্ক করাতে হবে আর সবে নামাজ পড়তে হবে কীভাবে যে দুই রাখার নামাজ পড়তে হবে এই রাখাতে এই সুরা ওই রাখাতে ওই সুরা এরকমভাবে আমরা তাদেরকে মনে করি না এরকম কোনো নিয়ম নাই বিশেষ কোনো নিয়ম নাই নামাজের বিশেষ কোনো নিয়ম নাই কোনো আমলের বিশেষ কোনো নিয়ম নাই এই রাত্রে বিশেষভাবে কোনো নিয়ম নাই যে এইভাবে এই আমল করতে হবে বা সালাতুল তসবি নামাজ পড়তেই হবে বা জামাতের সাথে নকল নামাজ পড়তে হবে আমার পাশের কবরস্থানে গেছি আমি কোনো যে আমার জীবনের যে কোনো এক সর্বরাতে রাত্রে যদি এক রাত্রি গেছি আমি জিয়ারতটা করে দেয় তাহলে আদিসের উপর আমল হয় সব সকল বরাতে যেতেই হবে জরুরি না অন্য বরাতে যেতে চাইলে যাই অসুবিধা নাই কিন্তু জরুরি মনে করা যাবে এবার আমরা জরুরি মনে করে দিচ্ছি চলো শাহজালাল চলো একটা গাড়ি রিজার্ভ করে শাহজালাল শাহকরা এইরকম যত মাজার আছে সব বাজারে যাওয়া শুরু এটা অতিরঞ্জিত বাড়াবাড়ি কোনো মাঝাব যে কোনো কবরস্থানে গিয়ে আমি যদি কবর দেওয়ার কারণে তাহলে আমার এই রাতের আমল ঘরে যাবে আর হাদিসের উপর আমল ঘরে যাবে একা একা গেলে মাল একা একা যাওয়া হ্যাঁ এখন কয়েকজন মিলে গেছে একজন একজন করে কয়েকজন হয়ে গেছে সবাই একসাথে গেলে সুবিধা হয় এই সাথে আমরা গেলাম কিন্তু জরুরি মনে করা যাবে না যে সবাই একসাথে যেতে হবে জামাত বদ্ধ হয়ে যেতে হবে এটা জরুরি মনে করা যাবে হাদিসে আসছে একা একা বুঝুস্ত একা একা গিয়ে গেছে তাহলে তো সাহাবা একরামদেরকে বড় এক জমাত নিয়ে যেতে পারতো তখন আমল কি হলো মসজিদে এসে যে আমরা জমা হই ছোট পড়াটা মূল বাস্তা প্রথমে আমরা বলি মূল বাস্তা হলো নকল এবাদত ছোট পড়াটা রাতের আমরা কাপড় করোয়ার ওয়াজিব সুন্নতে মুআক্কাদা না নকল এবাদত পরের মধ্যে যদি পরিবেশটাকে একাকি নির্জনে নীরবে আমরা পাক রাব্বুল আলামিনের দরবারে এবাদত বেশি থেকে বেশি দোয়ার ইহতেমাম করব এটা হলো মূল রাস্তা মসজিদে এসে জামায়াত না হওয়া সমাবেশ না করা এখন কোনো কোনো লামায় কেনবার বলতেছে আমাদের দেশে কোনো কোনো লামায় কেনবার বলতেছে যেহেতু আমাদের দেশের পরিবেশ এমন হয়ে গেছে আমাদের দেশের মুসলমানদের পরের পরিবেশ এমন হয়ে গেছে পরে যদি গায়ে তাহলে আর এবাদত হয় না গড়ে গেলে কি হয় না এবাদত হয় না যেহেতু সময় বরান্দের রাতে বিষয়ে একটা প্রতিরোধ আছে আর এবাদত করতেও মানুষের মন চাইতেছে আর এখন যদি আমরা আবার মসজিদ থেকেও দাঁড়িয়ে দেই তাহলে সে আর এবাদতই করবো না তার চেয়ে বড় কিছু সময় আসে মসজিদে কিছু এবাদত যদি করে আমাদের দেশে কেন আমরা বলতেছেন কেউ কেউ এরকম কিন্তু এটা মূল বাস্তা না বুঝলেন বুঝতে পারবো না এটা হলো মূল বাস্তা মূল বিষয় মূল বাস্তা হলো আমি ঘরের মধ্যে একাকি পাঁচ মিনিটও যদি আবাদত করতেই করি মূল মাস্তার উপর আমল করে আমি পাঁচ মিনিট এবাদত করতে করলাম আর মূল মাস্তার ছেড়ে আমি পাঁচ ঘন্টা এবাদত করলাম তাহলে ওই পাঁচ ঘন্টার চেয়ে মূল মাস্তার উপর আমল করলাম পাঁচ মিনিটের এবাদত আল্লাহ তালা দরবারে পারি সময় বিবেচ্য না তো কত সময় আমি এবাদত করতে করলাম আমি মূল মাস্তার উপর কতটুকু আমল করছি এটা হলো আসল এই জন্য কেউ যদি আসে মসজিদে এটা বুঝতে বুঝে আসতে হবে মসজিদে এবাদত করা মূল মাস্তার নকল আবাদত করলে পরে করলে সব বেশি তখন পরে করতে পারতেছি না পরিবেশ নাই একটু মস্তিতে যাই দুই টাকা চার টাকা আট টাকা দশ টাকা বিশ টাকা কিছু নামাজ পড়লাম কিছু কোরআন তেলাওয়াত করলাম তারপরে কিছু জিকির আসকার করলাম তাজকে তেলাওয়াত করলাম তাজকে হাজির করলাম আল্লাহ তালা দরবারে বাকি চাইলাম কিছু দোয়া ইস্তেকবার করলাম মস্তিতে চলে আসলাম তাহলে তাকে বাধা না দেওয়া উচিত তাকে বাধা না দেওয়া তারপরে আমাদের সমাজে চালু হয়ে গেছে যে সবে বরাতের রাতে কি করতে হবে ওয়াজ করতে হবে আমরা মনে করি অনেক জায়গায় তো সবে বরাতের রাত আসছে আর আমাদের মসজিদে ওয়াজ হলো না তাহলে তো আর সবে বরাতই হবে এরকম যদি মনে করি তাহলে হ্যাঁ এখন মনে করুন উদাহরণ মূল রাস্তা বুঝছি তো আমরা এবং উদাহরণ সব কিছু মানুষ আমরা জমা হয়ে গেছি তখন চিন্তা করতেছি আমাদের এই ব্যবসা কিছু দোয়া তসলত করে কিছু দিনই কথাবার্তা বলে তাহলে কিছু আমরা তাদেরকে কাহিনা দাদা বোয়ার মন্দির হিসাবে কিছু কায়দা হইল তার সম্পর্কে তাদের সম্পর্কে কিছু জানলাম কিছু আমল কীভাবে করতে হবে কি আমল করা যাবে না কিছু জানলাম সেই হিসাবে কিছু সময় কথা রাখলেন এই চিন্তা ভাবনা করে যদি আমরা কিছু নসিহতপূর্ণ কথা আমরা বলি শুনি তাহলে আশা করা যায় সমস্যা হবে না কিন্তু এটা মূল রাস্তা না বুঝে বুঝতে পারবো না এটা কোনো না এটা এটা হলো আসছে কিন্তু আমরা এখন করছি যেটা মূল বিষয় না ওইটাকে আমরা বানাই আর যেটা মূল বিষয় ওইটাকে আমরা ছেড়ে দিচ্ছি তারপরে আকাশ কিছু সময় হয়ে যাচ্ছে পাঁচ মাস কিছু যাক আজকে যে সময় আসতেছে পাঁচ দশ মিনিটের কোনো অসুবিধা নেই তারপরে আতসবাজি আমরা এখন শয়তান দেখছে এই রাতে অনেক মানুষ মাফি পেয়ে যায় অনেক মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় শয়তান চিন্তা মধ্যে এখানে কিছু কিছু বেজাল লাগে দেয় যাতে সব থেকে মানুষ বঞ্চিত হয় তো সব থেকে বঞ্চিত করার পদ্ধতি কি তাদের তাকে কি করো কিছু হাত ধোলা রুটি তৈরির মধ্যে লাগাই কিছু সিন্ধি পাকানোর মধ্যে লাগাই খিচুড়ি রান্না করতে লাগাই এবারও বলতে গেছে রে এখন আমরা এগুলো খেতে করছি তখন আমরা মনে করি অনেক জায়গায় আজকে যদি আমি পিঠা না বানাই হালুয়া রুটি যদি না বানাই তাহলে আজকে আর আমার সর্বপরাধ হবে না সর্বপরাধের উপর আমার হবে তো আমরা এটাকে মূল বিষয় বানাই দিচ্ছি এটা কোনো বিষয়ই না এটা এই রাতের কোনো আমলই না এটাকে আমরা মূল বিষয় বানাই দিচ্ছি তো শয়তান আমাদের আমল নষ্ট করতেছে তারপরে আতসবাজি পটকাবাজি করা এই যে বিভিন্ন ধরনের ফুলচুরি এই ধরনের বিভিন্ন জিনিস আমরা কী করি মসজিদকে সাজাই ঘর বাড়ি সাজাই রাস্তাঘাট সাজাই এই সাজানোর কাজে লাগাই দিচ্ছি আমাদের হেফাজতবন্দি গেছিলেন এখন আমরা কি করতেছি মসজিদ সাজাই সাজাইতেছি আলোক আলোকসব জ্বালিয়ে ঘরবাড়ি সাজাইতেছি তারপর রাস্তাঘাট গেছি তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন আতসবাস করতেছি এইগুলো মধ্যে লাগিয়েছি এইগুলো নাই এগুলো কোনো সহযোগিতা নেই এগুলো কোনো হ্যাঁ অনেক সময় বিভিন্ন ধরনের আতসবাজি করতে গিয়ে অনেক জায়গায় দুর্ঘটনা অনেক জায়গায় আগুন ধরে যায় অনেক ঘরে আগুন ধরে যায় অনেক দোকানে আগুন লেগে যায় যেগুলো এমন এক তো শরীয়তের কোনো বিষয়ই না আরেক যেগুলো করলে গুণা হয় আরেক এর দ্বারা অনেক দুনিয়াকেও কোনো অনেক ক্ষতি হয়ে যায় এগুলো এগুলো আমার পরিত্যাজ্য এগুলো ছাড়তে হবে এগুলো আমরা বুঝতে হবে অনেক মানে অনেকে আমার বাচ্চাদেরকেও টাকা দিতে হবে তোমরা কিছু কী করো এই পরিচয় এগুলো কিনে আমার ফুর্তি করো তো বাচ্চারা তো আমাদের কাছ থেকে এগুলো শিখতেছে মনে করতেছে সেটা সবাই বরাতের আমল না এটা কোনো সবাই বরাতের আমল না এগুলো আমাদেরকে ছাড়তে হবে মোটামুটি এই রাতে এখন আমরা কিভাবে আমল করবো কারণ হচ্ছে কিছু নামাজ পড়বে সে যে কোনো ভাবে যে কোনো সুরা দিয়ে যত রাখার চাই নামাজ পড়ো আলাদা একটা সব হবে কোরআন তেলাবাদ করো সত্যি রাস্তার উপর বলছি আমি তারপরে হলো পূজা فقوموا ليلها وصوموا يومها إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها এই রাত জেগে থেকে আমাদের বন্দিগি করো আর দিনের বেলা রোজা রাখো এটা হলো এই যে দুর্বল সমাদের হাদিস এই হাদিস হলো দুর্বল সমাদের হাদিস আগে বলছি মহাদিসে গ্রামের পরিবেশ হলো ফাজাইলের ক্ষেত্রে হাদিসের সনদ দুর্বল হলো তা গ্রহণ অসুবিধা নেই সুতরাং এখন যদি কেউ রোজা রাখতে চায় তো রোজা রাখতে পারবে কোনো অসুবিধা নাই গুণা নাই তবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে ওলামা একরামরা শ্রাবণ মাসের প্রত্যেক দিন লাস্টের দুই দিন ব্যতীত লাস্টের দুই দিন বা একদিন ব্যতীত আমি আসছি শ্রাবণ মাসের শেষ দুই দিন বা একদিন ব্যতীত মাস এখন কেউ যদি মনে করে শুধুমাত্র পনেরোই তারিখে অর্থাৎ সবে বরাতের পূজা রাখা সবে বরাত আমি এটাকে আমরা রোজা রাখা পূজা মনে করি বা এই রাতেই শুধুমাত্র রোজা রাখা মুস্তাব এটা কি কথা বলছেন পুরা মাস রোজা রাখা মুস্তাব শুধু একদিন না এটাই বোঝাতে পারি শুধু একদিন না বরং বরং শ্রাবণ মাসের এক তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখ পর্যন্ত শ্রাবণ মাসের এক তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখ পর্যন্ত পুরা মাস রোজা রাখা মুস্তাব শুধু একদিন এখন যদি আমরা মনে করি শুধু একদিন অর্থাৎ পনেরোই শ্রাবণ রোজা রাখা মুস্তাব তাহলে আমরা সাতাশ থেকে সাতাইশ থেকে শুধু একটা নিলাম আর বাকি ছাব্বিশটা ছেড়ে দিলাম পুরা মাস কি করা যাবে রোজা রাখা এটা আমরা মনে করে এখন কেউ তেরো চোদ্দ পনেরো আইয়া আমি নিজের রোজা রাখলাম পনেরো তারিখ করবো কেউ চিন্তা করলো আমি সাবান মাসে যেহেতু পুরা মাসে রোজা রাখা মুস্তাহ দুই দিন দিত তাহলে আমি আর কিছু টাকা রাখি পাঁচটা রাখি দশটা রাখি বিশটা রাখি রোজা কোনো অসুবিধা নেই রাখতে পারো সব সাতাইশ দিন পর সাতাইশ তারিখ পর্যন্ত প্রত্যেক রোজা রাখা কি তা শুধু একদিনকে আলাদা রাখা এবং একদিনকে আলাদা মনে রাখা এটা হলো মূল বিষয় আরো কিছু আলোচনা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতে হ্যাঁ, কবরে বাতি জানানোর কথা বলতেছে যে কবরে বাতি জানানো এটাও যায় না আমরা অনেক সময় যাই কবরে যাই বাতি এবং মোমবাতি জানাই হ্যাঁ ওলামাই কেন বলতেছে কবরস্থান অনেক মানুষ জিয়ারত করতে আসে বা আসবে তার জন্য আরও বাতির ব্যবস্থা করা এটা হলো আমরা যেটা মসজিদের মধ্যে বাতির ব্যবস্থা করি আমাদের সুবিধা আমাদের সুবিধার জন্য লাইট আছে না ঠিক তেমনিভাবে কবর আমাদের সুবিধার জন্য কেউ যদি লাইট চালায় এতে এটা একটা অসুবিধা নেই কিন্তু আমি মনে করি যদি যে কবর স্থানে গেছি কবর জিয়ারত করলাম আর মোমবাতি দিলাম না করতে তাইলে তো আর আমার কবর জিয়ারিতে কবর জিয়ারতই হবে না কবর জিয়ারত কি ভাই কবর যাওয়া সহজ আমরা আমরা অনেক সময় অনেক নিয়ম বানাই আমরা অনেক নিয়ম মানাইছি এই সময় এতবার পড়তে হবে এই অনুষ্ঠানে এতবার পড়তে হবে এই এই বিভিন্ন নিয়ম বানাই আসলে এরকম কোনো নিয়ম নেই নিয়ম হলো আমি কবরস্থানে যাব আমার যা জানা আছে যে সমস্ত সুরা জানা আছে সুরাই আসিফ মানে সুরাই পড়ি যদি সুরা আমি পড়ে সুরা এখলাস সুরা পড়ে যদি আমি কোনো মুর্দার মুখ মুবারকে বসাইয়া দেই তাহলে আল্লাহ পাক ওই মুর্দার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানাইবে মাত্র দশবার করলাম আর আমি একা একা যদি আমি করি নিজের জন্য তাহলে আমার জন্য আল্লাহ একটা বিল্ডিং বানাই এখন মনে করুন কবরস্থানে এই কবরস্থানে কথার কথা একশো জন মুর্দা আছে আমি একবার কোনো আল্লাহ পড়লাম একবার কোনো আল্লাহ পরে একশো জনকে দিয়ে দিলাম তাহলে প্রত্যেকে একবার কোনো আল্লাহ পড়ার সব পেয়ে যাবে আমি করছি কয়বার একবার কয়জনকে দিছি একশো জনকে প্রত্যেকে একবার একবার একবার একবার কোনো আল্লাহ পড়ার সব পেয়ে যাবে এখন আমি কি পেলাম আমি যে একশো জন মানুষকে একবার কোনো আল্লাহ পড়ে সব দিলাম তাহলে আমার জন্য সব না বলেন আমার মতো সোহাব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে রিটার্ন দিবেন 100 টাকা মতো আল্লাহর সোহাব আমি কয়জনকে দিছি 100 জনকে আমাকে আল্লাহ কয়জন কয়জনের দিবেন 100 বার মতো আল্লাহ করার সোহাব দিবেন তাহলে আমি যদি 100 জনকে না দিয়ে 1000 জনকে দেই করছি মাত্র একবার কয়জনকে দিলাম 1000 জনকে আল্লাহ তাআলা আমাকে 1000 বার মতো আল্লাহ করার তাহলে আমি আর না করবো কোনো আমি আল্লাহ তালের কাছে দোয়া করে আল্লাহ অত দাদু আলাই সাল্লাম থেকে যে আয় পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিম মুসলিমাত হয়ে গেছে প্রত্যেকের রোল মুবারক পৌঁছে যাবে তাহলে অগণিত সবাইকে দিয়ে দিলাম তাহলে ওই পরিমাণ সব আল্লাহ তারা আমার আমল নামায় দিয়ে এটাকে বলা হয় ইসারে সোয়াব এটাও হাদিস দ্বারা প্রমাণিত এগুলো হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আলোক সজ্জা জন্মতে জন্য আমরা বাচ্চা চালাতে পারবো কবরস্থানে জরুরতের জন্য জিয়ারতের সুবিধার জন্য বাতি চালানো যাবে কিন্তু জিয়ারত করতে হলে বাতি দিতেই হবে এটা মনে করা যাবে জিয়ারত করলাম মনে করুন অন্ধকার খবর আমি এখান থেকে জিয়ারত করে আসলাম কোনো অসুবিধা নেই করা যাবে কিন্তু বাতি দিতে হবে বা মোমবাতি দিতে হবে কবরস্থানে গিয়ে কবরে কবরে গিয়ে মোমবাতি প্রত্যেকে তার আপনজনের আত্মীয় স্বজনের কবরে গেলাম যে একটা মোমবাতি জ্বালাই গেলাম এটার কোনো ফায়দা হবে না এটা হলো এটা এক ধরনের বেদা এটা হলো এক ধরনের বেদা যেটা শরীরে নাই যেটা শরীয়তে নাই সেটা শরীয়তে আছে মনে করা এটা হবে না বেদাত মানে কি যে আমল শরীয়তে নাই সেই আমলকে শরীয়তের আমল মনে করা হবে না যেমন সবে মারাজ আমরা পালন করে দেখি সবে মারাজের আমল আমলসি নাই শরীয়তে নাই সবে মেরাজের আলাদা কোনো আমল নাই সবে মেরাজে বিশেষভাবে সবে মেরাজ বলে আমল করা এটা হবে না সবে বারাত সবে বারাত শত বারাত এটাকে আমরা বাংলাতে বলি সবে বারাত সবে বরাতের ফজিলত আছে আমল আছে আমল করা যাবে ফজিলত পূর্ণ রাত এই রাতে আমল করা যাবে এটা কোনো বেদাত না অনেকে একদম বেদাতি করে যাই হোক আল্লাহ আরো আরো যদি কারণ এই বিষয়ে যেহেতু আজকে সবে বরাতের রাত আসতেছে সামনে আর সব কথা একসাথে বলাও যায় না সব কিছু জেনে থাকেও না এই জন্য আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ আমি এটা যতটুকু আমার ওখানে থাকলে আমার এখানে থাকলে অথবা আমি কিতাব দেখেও আমরা আপনার এই সমস্যা এসে আমরা সমাধান করে দেবো আল্লাহ পাক আমাদেরকে বোঝা এবং আমার করার তৌফিক আল্লাহ আমিন ওয়া আল্লাহ